জাম দিয়ে পড়ে তোমার হাড্ডি গুড্ডি শেষ হয়ে যাবে পরিষ্কার বলে দিয়েছি ছয়টা ফ্যানের মধ্যে আমি যেখানে বসেছিলাম শুধু আমার মাথার উপরে যে ফ্যানটা ছিল ওটাই শুধু খুলে পড়ছে আর গুলো কিন্তু চলতেছিল ওগুলো খুলে পড়ে নাই Tell me what's wrong and why you never said you felt that way. Guess you're trying to too long It hurts to watch your blue eyes fade to gray As you fade away ব্যাচটার পর তোর ননুর গোড়া কেটে দেওয়া হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা জয় মানবতা জয় জনতা জয় বঙ্গ জয় জনতা লাভস পাওয়ার প্রেম ধর্ম সেরা ধর্ম